তুমি কয় বছর বেঁচে আছো নমরুদ বেঁচে ছিল কেউ বলে তিনশো বছর কেউ বলে বারোশো বছর কেউ বলে সতেরোশো বছর বেঁচে ছিল নমরুদ ও এত বছর বেঁচে থাকার পরে জুতা পাড়ি খেয়ে বলছে খেয়াল করো একটু এব্রাহিমের কিছুই করতে পারেনি অনুরূপ ভাবে ফেরাউন তিনশো বছর বেঁচে ছিল মুসা আল্লাহ সাল্লামের কিছু করতে পেরেছে কিছুই করতে পারেনি ওই ফেরাউন বাহারে কুলজুবে ডুবে মরেছে ফেরাউন তো ফেরাউনি সারা পৃথিবীতে কোন কাফের মুশরেকও ফেরাউন নাম রাখে না রাখে কোন কাফের মুশরেক হিন্দু বৌদ্ধ ব্রাহ্মণ ফেরাউনের নাম আছে কারো আচ্ছা আবু জাহাল কেউ নাম রাখছে ওরা এত ঘৃণিত যদি বলা যায় এব্রাহিম নাম আছে কিনা এ পৃথিবীতে লক্ষ কোটি মানুষের নাম পাওয়া যাবে ইব্রাহিম আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন মূসা নাম যদি খোঁজা যায় কয়েক লক্ষ মানুষের নাম পাওয়া যায় মূসা আবু জেহালের নামটা হিন্দুরাও রাখে না কাফের মুশ্রেকও রাখে না ইহুদি খ্রিস্টানও রাখে না এত তখন এত খারাপ তারা গেছে ধুলির সাত হয়ে গেছে আর তুমি আজকে ষাট সত্তর বছর বয়স নিয়ে মাতবরি করো গলাবাজি করো তোমার অর্থ আছে সম্পদ আছে তোমার অর্থ সম্পদকে আমি পেশাব করি তোমার অর্থ সম্পদ কি করবে তুমি কি করেছে অর্থ সম্পদ দিয়ে শাসন ক্ষমতা দেয় তারা পারেনি নমরুদ পারেনি ফেরাউন পারেনি হামান পারেনি কারুন পারেনি কারণের অর্থ সম্পদ অভাব ছিল কারণ মাটির তলে ডুবছে বহুদিন থেকে এখনো ডুবছে কিয়ামত পর্যন্ত মাটির তলে ডুবতে থাকবে এটা গজব তার উপরে তুমি অর্থ সম্পদ দিয়ে ভয় দেখাও তুমি ক্ষমতার পার দেখাও তোমার এই ক্ষমতাকে কোনো পরোয়া করি না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম চিত্র তুলে ধরেছিলেন এই বদমাস আজরের আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইব্রাহিম আলাহ সাল্লামের সাথে কি হয়েছিল আজরের আজর কে হয় ইব্রাহিম আলাহ সাল্লামের বাপ বলেন খুব ভালো ভাষা শিখছেন বাপ বললে খাটে কথাটা ইব্রাহিম আসসালামের বাপ কে আজর এই আজরই হবে বানর কিয়ামতের মাঠে নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী এই বদমাসটা এত খারাপ ছিল নিজের বেটা বলছে বারবার সোরা মারিয়ার বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ নম্বর আয়াত খোলেন আপনি বাপকে বলছে ইয়া আবাতি লিমা তাবুদু মালা ইসমাউ ওয়ালা ইউবসির ওয়ালা ইউবনিয়ান কাশাইয়া আব্বা আপনি কিসের ইবাদত করেন ও চোখে দেখে না কানে শোনে না আপনার উপকার করতে পারে না ক্ষতিও করতে পারে না কিসের ইবাদত করেন আপনি আবার বলছে ইয়া আবাতি ইন্নি কজ্জানি মিনাল ইলম মা লাম ইয়াতিক আহদিকা সাবিয়া হে আব্বা আমার কাছে যে এলেম এসেছে ওহি এসেছে আপনার কাছে আসেনি আপনি আমার অনুসরণ করুন আমি আপনাকে জান্নাতের পথ দেখাবো কি সুন্দর কথা না বলেন তো কি চমৎকার আবার বলছে ইয়া আবাতি লা তাবুদি শৈতান ইন্না শৈতান কান আলী রহমানের আসিয়া আব্বা আপনি শয়তানের ইবাদত করবেন না শয়তান আল্লাহর বড় অবাধ্য আবার বলছে ইয়া আবাতি ইন্নি আখাফু আইয়ামাসাকা আদাবু মিনার রহমান ফাতাকুন আলী শৈতানে অলিয়া আব্বা আমি ভয় পাচ্ছি আল্লাহর আজাব আপনাকে গ্রাস করবে অতঃপর আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন কয়বার ডাক দিলেন চারবার দেখেন এই ডাকটা হলো মধুর ডাক আব্বু আপনার সন্তান বলে না কি সুন্দর করে বাচ্চারা ডাকে আব্বু এইটার অনুবাদ হলো ইয়া আবাতি হে আব্বু এত সুন্দর ডাকলো ডাকার পরে এই বদমাস আজর এতই খারাপের খারাপ এতই বেলেল্লা এতই জেদি আর এতই বেপরোয়া বদমাস বলছে কলা রগিবুন আন্তানা আলী হাতিয়া ইব্রাহিম এব্রাহিম তুমি আমার এই মূর্তিগুলোকে প্রভুগুলোকে ভৎসনা করছো মুখ ফিরিয়ে নিচ্ছ লাই তুমি যদি তোমার মুখ বন্ধ না করো লাল জুমান নাকা মালিয়া তোমাকে আমি পাথর দ্বারা তোমার মাথা গুড়িয়ে দিব রজম করব। দূর হও আমার পরিবার থেকে তুমি থাকতে পারবো না আমার পরিবারে এই হলো আজরের জবাব এটা হলো দুনিয়াবি দাপট কোথাকার দাপট দুনিয়াবি দাপট কয়দিন বেঁচে থাকবে দাপট দেখে কয়দিন বেঁচে থাকবে কাল কিয়ামতের মাঠের অবস্থা বর্ণনা করছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বর্ণনা করে বলছেন বর্ণনা করে বলছেন সই বুখারির প্রথম খন্ডে চারশো তিয়াত্তর পৃষ্ঠার হাদিস রসুল সাল্লাম বলছেন সাহাবেরা শুনো ইব্রাহিমা ইব্রাহিম কাল মাঠে ইব্রাহিম তার বাপ সাথে সাক্ষাৎ করবেন আর এমত অবস্থায় আজরের চুলগুলো এলোমেলো হয়ে থাকবে মুখটা মলিন হয়ে থাকবে ধুলাই মলিন এই বিভৎস অবস্থা দেখে করুণ পরিণীতি করুন অবস্থা দেখে বাপকে বলবেন আলাম আকুল্লা কালাম তাসিনি আব্বা আমি কি আপনাকে বলেছিলাম না আপনি আমার অবাধ্যতা করবেন না ওই শয়তান সেদিন সাথে সাথে বলবে ফালিয়ামালা আসিকা বেটা আজকে যা বলবে তাই শুনবো আজকে অবাধ্যতা করব লাভ হবে এইটা হলো কিয়ামতের মাঠ এরপরে ইব্রাহিম আলাইসাল্লাম আসলেই যে বাপ বাপের কষ্ট যে কোনো অবস্থায় বেটাকে মেনে নিতে পারে এখন বাপ যতই খারাপ হোক বাপ যতই খারাপ হোক আপনারা বলেন তো বাপের কষ্ট দেখলে আপনি কি মেনে নিতে পারবেন বাপ সম্পদ দেয়নি মাহরুম করেছে এরপরে অসুস্থ হয়ে গেছে বাপ তাও মেডিকেলে দেখতে গেছে কোনোদিন দেখা করতে যায়নি অসুস্থ দেখতে গেছে মরে যাচ্ছে দেখতে গেছে অথচ বাপ সম্পদ থেকে তাকে বঞ্চিত করেছে এরপরে বাপ আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইসাল্লাম বাপের প্রতি মোহব্বত এতই দেখান আল্লাহ কাছে গিয়ে বলবেন ইয়া রব্বি ইন্নাকানি আল্লাহ আপনি ওয়াদা করেছেন আমার কাছে আল্লাহ আপনি ওয়াদা করেছেন কিয়ামতের মাঠে আপনি আমাকে অপমান করবেন না এটা তো আপনি ওয়াদা করেছেন ফাইউ খিজিন আখজামিন আবিল আবাদ আল্লাহ আপনি বলেন বাপকে যেভাবে অপমান করা হচ্ছে বেটার জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে আচ্ছা বলার উপস্থাপন করার ঢংটা দেখছেন কি আপনারা কি বুঝতে পারছেন কথা ঢংটা বলার উপস্থাপন করার ধরনটা কি দাবি নিয়ে বলছে প্রথম কথা বলছেন ইন্নাকা ওয়াদানি আল্লাহ আপনি আমার কাছে ওয়াদা করেছেন আল্লাহ তোহিয়ানিয়াসন যেদিন কিয়ামতের মাঠে উঠানো হবে সেই দিন আমাকে অপমান করবেন না বাপকে যেভাবে অপমান করা হচ্ছে বেটার জন্য এর চেয়ে বড় অপমান কি হতে পারে এইভাবেই বলছেন আল্লাহ বলবেন না ইব্রাহিম তোমার সুপারিশ গ্রহণযোগ্য হলো না আমি কাফের মুশ্রেকদের উপরে জান্নাতকে হারাম করেছি জান্নাতে যাবে না বলা হবে তুমি দুই পায়ের নিচে তাকিয়ে দেখো তো তুমি দুই পায়ের নিচে তাকিয়ে দেখো আমি এইটা বলার জন্য হাদিসের অনুবাদ শুরু করেছি নিচে তাকিয়ে দেখবে একটা বানরের মতো পশু বেজি চিনেন না মুরগি ধরে খায় মুরগির বাচ্চা খায় বেজি বেজির মতো একটা পশু ওকে গোবরে কাদায় পায়খানায় লেপটানো হয়েছে সুবানো হয়েছে স্যাঁচ্ছেতে পাইউ খাদবি কয় মিহি পাইগুল কফিনার ইব্রাহিম আলাইসাল্লামের সামনে তার চার পা করে ধরে জাহান নামে নিক্ষেপ করবে এটা কে এটা হলো আজর তোমার ক্ষমতা থাকতে পারে তোমার দাপট থাকতে পারে অর্থ থাকতে পারে সম্পদ থাকতে পারে জনবল থাকতে পারে কিন্তু কোরআন সুন্নার বিরুদ্ধে দাওয়াতের বিরুদ্ধে অবস্থান নিলে কাল কিয়ামতের মাঠে তোমাকে বানর করে তাহার নামে নিক্ষেপ করা হবে বাঁচতে পারবে না কিসের দাপট দেখাও তুমি আর কারণই হলে এটা ধম্ব ভরে অহংকার করে কোরআন হাদিসকে উপেক্ষা করে অর্থাৎ ওহির বিধানকে আল্লাহর বিধানকে উপেক্ষা করার কারণে আজরের পরিণত হয়েছে ফেরাউন বড় বদ ফেরাউনকে বানর করা হবে কিয়ামতের মাঠে এটা হাদিসে নাই নম্র এত খারাপ নম্রুদকে বানর করা হবে এটা হাদিস আসেনি কিন্তু আজর এত খারাপ নিজ সন্তানের দাওয়াতকে ও দম্ভ করে প্রত্যাখ্যান করেছে আল্লাহ ওকে বানর করেই ছাড়বেন কি আমাদের মাঠে কথা বোঝা গেছে অর্থাৎ দাপট দেখাতে আসবেন না দলিলের কাছে আত্মসমর্পণ করো